আসসালামু আলাইকুম ডিপিআরসির পক্ষ থেকে চলে আসলাম প্রতিদিনের লাইভে আজকে আমার সাথে আছেন দুজন অতিথি ওনাদের একজনের নাম হচ্ছে নয়ন দাস উনি আমাদের পেশেন্ট ছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের ট্রিটমেন্ট নিয়েছেন আমাদের এখানে ভর্তি থেকেছেন প্রায় অনেক দিন তো ওনার সাথে আজকে ওই বিষয়ে কথা বলবো ওনার কি সমস্যা ছিল প্রথম থেকে কি সমস্যা এখন কি অবস্থা সে সম্পর্কে আলোচনা করবো চলুন ওনার সাথে পরিচয় হয়নি জি আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা বলে পরিচয়টা একটু দিবেন জি আমার নাম নয়ন দাস আসছি সিলেট থেকে সিলেট থেকে আসছেন স্যার আপনার কি কি সমস্যা ছিল কি সমস্যার জন্য আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন এই সম্পর্কে যদি দর্শকের উদ্দেশ্যে কিছু বলতেন আমার গত আঠারো মাস আগে সিলেটে আর কি জিম করতে গিয়ে কোমরে ব্যথা পাই আচ্ছা। প্রথমে একটু বেশি ছিল ব্যথা তারপরে ওষুধ খাইছি কমে গেছিলো তারপর আস্তে আস্তে ব্যথাটা বাড়তে থাকে সিলেটে আমি দশ বারো জন ডাক্তার দেখিয়েছি অনেকে ফিজিওথেরাপি তারপরে ইয়ে অনেক কিছু বলছে কিন্তু ওষুধ খাই কিন্তু কমে না ফিজিওথেরাপিও নিছিলাম কিন্তু কমে নাই আর কি মানে আপনি যতদিন ওষুধ খাচ্ছেন ভালো থাকতেছেন ভালো থাকতেছেন বন্ধ হয়ে গেছে আবার শুরু হয়ে গেছে হ্যাঁ। আপনি কতজন ডাক্তার দেখিয়েছেন সিলেটে হবে দশ বারো জন মিনিমাম হবে আচ্ছা, আচ্ছা। দশ বারো জন ডাক্তার দেখিয়েছে ওনারা কিভাবে ট্রিটমেন্ট দিবে বা কিভাবে অনেকে বলছে যে আপনার মেজর সমস্যা না আপনি যদি ফিজিওথেরাপি নেন দুই তিন দিন বা এক সপ্তাহ তাহলে ঠিক হয়ে যাবো ফিজিওথেরাপি নিছিলাম আমি চার পাঁচ দিন কোনো উন্নতি হয় নাই আর কি বা অনেকে বলছে না এগুলো বিএমটিএম করলেই শেষ হয়ে যাবে সর্বশেষ একজনকে দেখাইছিলাম ওই সিলেট তো উনি বলছে সার্জারির কথা তো বলছে সার্জারি করাতে পারবেন না করলেও আপনার চলবে তারপরে হ্যাঁ, আপনি যতজন ডাক্তার দেখিয়েছেন ওনারা আপনাকে সার্জারির কথা বলেছে হ্যাঁ কিন্তু আপনি সার্জারি করেন না না সার্জারি করেন আপনি সার্জারি না করে আপনি ভাবছেন যে যেভাবে আমাদের সার্জারি ছাড়া আপনি ট্রিটমেন্টটা নিতে পারেন সেখানে যাবেন সেই ডক্টর দেখাবেন বয়স তো কম এই বয়সে যদি সার্জারি নেই তাহলে তো অনেক আপনি ভবিষ্যতে সমস্যা হবে তাহলে আপনি যে আমাদের এখানে যে আসছেন আমাদের ইয়াটা কিভাবে জানতে পারলেন আমি ইউটিউবে বা ফেসবুকে অনেক ঘাটাঘাটি করছিলাম করতে করতে তারপরে ডাক্তার শফিউল্লাহ আমি ভিডিও দেখতাম আচ্ছা, আচ্ছা। প্রায় তিন মাস ধরে দেখতেছি ভিডিও অনেকে ইন্টারভিউ দেখছি অনেক সুস্থ হয়ে যাইতেছে তারপরে ইয়ে ওই এগুলো দেখে তারপরে ডিসিশন নিলাম যে ওইখানেই আসতে হবে যখন আসছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারকে দেখিয়েছেন তখন আপনাকে স্যার কি বললো যে কিভাবে আমরা ট্রিটমেন্ট করব বা আমাদের ট্রিটমেন্টের ধরন কিভাবে কি বলবো যে আসছিলাম যখন স্যার দেখছে আমারে দেখে তারপরে বলছিল এমআরআই করার জন্য এমআরআই তারপরে কিছু রক্ত পরীক্ষা এইগুলো ছিল পরীক্ষা করাইছে স্যার বলছে আপনার পিএলআইডি সমস্যা এল ফোর এল ফাইভ এইগুলো এইখানে একুশ দিন ভর্তি থাকতে হবে স্যার আপনি একটু প্রথম থেকে জানতে চাইবো আপনি তো আগে জানতেন না যে আপনার পিএলআইডি বা এই ধরনের কোনো সমস্যা ছিল যখন থেকে আপনার পিএলআইডি সমস্যাটা আপনি জানতেন না শুধু অনুভব করতে পারতেন যে আপনার ব্যথা হচ্ছে ব্যথা হচ্ছে তখন প্রতিদিন চলাফেরার যাবত কি সমস্যা হতো কি কি সমস্যা করতে হতো স্যার আমার ব্যথাটা কোমর থেকে পায়ের দিকে নামতো আর কি আচ্ছা, আচ্ছা। তো বেশিক্ষণ বসে থাকলেই সমস্যা খুব ব্যথা করতো আমার কম্পিউটার আছে আর কিছু কিছু ফ্রিল্যান্সিং ওইগুলা করি আর কি তো অনেকক্ষণ বসে কাজ করতে হয় তো ফ্রিল্যান্সিং করতে গিয়ে তো কোমর সবসময় বসে থাকতে হয় চেয়ারের মধ্যে বসে থাকলেই ব্যথা ধরেন এক ঘন্টা বসে থাকলে আরও আধা ঘন্টা আমি শুয়ে থাকতাম যে এমন মানে একটা পর্যায়ে হচ্ছে আপনি এমন ব্যথা শুরু হচ্ছে আপনি মানে একদম শোয়া থেকে উঠতে পারছেন না কোনো অবস্থা হয়েছিল না এরকম অবস্থা হয় না যেহেতু নিয়মিত ব্যথার ওষুধ খেতাম প্রতিদিনই বেতার ওষুধ মানে তিন বেলা খেতাম ওষুধটা খেয়ে হচ্ছে কমায় রাখতে কমায় রাখতে যখন আপনি খাওয়া বন্ধ করে দিতেন আবার পুনরায় ব্যথাটা শুরু ব্যথা শুরু হয়ে যেত তারপরে বাইক দৌড়াইতাম দৌড়ে আসার পর অনেক ব্যথা থাকতো আচ্ছা আপনি যখন এখানে আসলেন আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যার বলেছে যে একুশ দিন ভর্তি থাকতে হবে স্যার বলছে যে আপনি সার্জারি করতে পারবেন আমরা এখানে সার্জারি করি না যদি সার্জারি ছাড়া কোনো ইয়ে চান তাইলে এখানে মানে ভর্তি থাকতে বুঝাইতে চাচ্ছে যে প্রথমে হচ্ছে আমরা মেডিসিন থেরাপি ওইগুলা দিয়ে আমরা চেষ্টা করব যদি সম্ভব হয় না হয় তাহলে আমরা সার্জারিতে যাব সার্জারিতে সেটা বলেছে তখন আপনি হচ্ছে সরাসরি ভর্তি হয়ে গেলেন ভর্তি হওয়ার পরে যে আপনার কি ফিজিওথেরাপি বা আপনার আমাদের যে ট্রিটমেন্টের ধরন কেমন লেগেছে আপনার কাছে যে আমি অনেক জায়গায় ফিজিওথেরাপি দিছি কিন্তু আপনাদের এই ট্রিটমেন্টগুলো আমার অনেক ভালো লাগছে আর কি আচ্ছা। এখানে ফিজিওথেরাপি একোপটোমিয়া মানে সব কিছুর একটা মিক্স আছে আর কি এখানে সব কিছু মিলে বলতে চাচ্ছেন যে আসলে এখানে একটা পিএলআইডি সমস্যা পিএলআইডি সমস্যার জন্য বেস্ট এইটাই আচ্ছা। স্যার আমি একটু জানতে চাইবো আপনার তো পিএলআইডি সমস্যা ছিল তো সেক্ষেত্রে আপনাকে একুশ দিনের ভর্তি দেওয়া হয়েছে আজকে হ্যাঁ। পর্যন্ত আপনি কত দিন স্যার আজকে পর্যন্ত এগারোতম দিন দিন এগারো দিনে আপনি কতটুকু সুস্থ আগের চাইতে এগারো দিনে আমি মানে পুরোপুরি সুস্থ ধরেন নালকা কিছু রয়েছে এগুলো টিএম বলছে বাড়িতে করার জন্য বাড়িতে করলে সুস্থ হয়ে যাবে মানে আগের চাইতে আপনি এখন পুরোপুরি ইনশাল্লাহ অনেকটাই সুস্থ অনেকটাই সুস্থ জি স্যার সেই সুস্থতা থেকে আপনার সেই অভিজ্ঞতা থেকে দর্শকের উদ্দেশ্যে যদি কিছু বলতেন স্যার আমি এটাই বলবো যে আপনারা অন্য কোথাও ঘোরাঘুরি না করে এইখানে আসতে পারেন অন্য কোথাও অনেক থেরাপি টেরাপি দিবে কিন্তু ঠিক হবে না এইখানে সব কিছু আছে একুপোটোমিয়া তারপরে ইঞ্জেকশন সব কিছু মিলে একটা মানে ভালো জায়গা এখানে ওনার সাথে আরেকজন আছে ওনার ওনার ফ্রেন্ড তো স্যারের ফ্রেন্ডের সাথে আমরা একটু আলাপ করব এই বিষয়ে কারণ উনি সবসময় সাথে ছিলেন যতজন ডক্টর দেখিয়েছেন উনি ওনার সাথে গিয়ে ওই ডক্টরকে দেখিয়েছেন আমাদের এখানে ভর্তি থাকা অবস্থায় সবসময় উনি সাথে ছিলেন আসলে ওনার সাথে একটু পরিচয় হয়ে একটু কথা বলে নিই আসসালাম আলাইকুম আমি ফাহিম আমি ওর ফ্রেন্ড অনেকদিন যাব তোর সমস্যা হয়েছিল প্রায় দুই বছর সিলেটে অনেক ডাক্তার দেখাইছে আমিও অনেকজন সাজেস্ট করছিলাম অনেক জায়গায়ও গেছে অনেক থেরাপি দিছে তারপরও আর মানে ইম্প্রুভ হয় নাই সাম্প্রতি ওই কিছুদিন যাব দুই তিন মাস হবে আমরা সবাই মিলে একটি কাটাকাটি করছি গুগলে ইউটিউবে ফেসবুকে তারপর ও ডাক্তার সাহেবের মানে ইনফরমেশন পাই তারপর ওনার অনেক ভিডিও দেখলাম অনেক ভালো ভালো কমেন্ট করছে সেই থেকে আমরা একটু সাহস পেলাম আর কি যে ওইখানে গিয়ে ট্রাই করতে পারি আমরা তারপর অবশেষে এখানে আসলাম স্যারের সাথে কথা বললাম অনেক ভালো লাগলো তারপরে অ্যাডমিশন নিলাম আর থেরাপিস্ট সবগুলো মিলেই আর কি বেস্ট স্যার আমি একটু জানতে চাইবো যে আপনি তো আমাদের মূল মূল ট্রিটমেন্টটাই হচ্ছে ট্রিটমেন্ট করে থাকি তো সেই ক্ষেত্রে আপনার ফ্রেন্ড তো আমাদের এখানে দীর্ঘ এগারো দিন যাবৎ ভর্তি ছিলেন তো সেক্ষেত্রে আমাদের যে ফিজিওথেরাপি আমাদের যে ম্যানেজমেন্ট টিম আমাদের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের রাউন্ড সব কিছু মিলে স্যার আপনার কেমন লেগেছে যে কতটুকু স্যাটিসফাই আমাদের উপর আপনি আমি প্রায় হান্ড্রেড পার্সেন্টই বলতে পারেন কারণ স্যার আমি ওই ওইভাবে তো অনেক জায়গায় আছে হসপিটালে মানে ডক্টর বিজি থাকার কারণে না আসেন না ওইখানে দেখছি আমি সাপ্তাহ যায় না ডাক্তার সাহেব আসেন কথা বলেন তারপরে আবার ওই যে ডিপার্টমেন্টের হেডেড অনেক চিকিৎসক আছে ওনারাও যান আর ফিজিওথেরাপি মানে ফিজিও যারা আছে অনেক অনেক ফ্রেন্ডলি ওরা অনেক ভালোভাবে মানে ট্রিটমেন্টটা দিছে ওরা নিজের বলে নিজের মনে করে প্রতিদিনে কতবার ফিজিওথেরাপি পেতেন হ্যাঁ তিনবার সকালে দুপুরে আর রাতে জি যে ফিজিওথেরাপির যে সিস্টেমগুলো আমাদের যে প্রযুক্তি আমাদের যে মেশিনগুলো আপনারা দেখে কি মনে হয়েছে যে আদৌ কি আমাদের বাংলাদেশে ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের পেশেন্ট অর্থাৎ ফিএলআইডি পেশেন্ট স্পোনালাইসিস এই ধরনের পেশেন্টের জন্য কি এই প্রযুক্তি কতটুকু ভালো কাজ করবে বা কতটুকু গ্যারান্টেড ইউটিউবের জন্য জি আমরা অনেক সময় দেখছি ওইগুলা ইউটিউবে মানে ইউরোপিয়ান দেশে যে ওইগুলা ইউজ হচ্ছে যে এগুলা মিশনারি জিনিসপত্র ওগুলা দেখছি ওইখানে অ্যাভেলেবেল আমি দেখে প্রথমেই অনেক খুশি হয়েছি যে ওইগুলা দিয়ে ওর ট্রিটমেন্ট হবে ও ভালো হবে অনেক ভালো লাগছে সবগুলা মানে অত্যাধুনিক মেশিন আর ফিজিওথেরাপিস্ট যারা ওরা অনেক ভালো মানে প্রশিক্ষণপ্রাপ্ত ভালো লাগছে জি দর্শক সন্তোষ পেলেন স্যারের কথা উনি আমাদের এখানে একুশ দিন ভর্তি থাকার কথা বলেছে স্যার কিন্তু এগারো দিনই ইনশাল্লাহ আগের চাইতে অনেকটা সুস্থ হয়ে গেছেন তো সেই বিষয়ে আসলে আপনাদেরকে শুধু একটা কথাই বলবো আপনারা এদিক সেদিক গিয়ে টাকা পয়সা নষ্ট না করে যেখানে গেলে সর্বোচ্চ চিকিৎসাটি আপনি পাবেন সেখানে যাবেন সেখানে গিয়ে আপনি ট্রিটমেন্ট নেবেন যেখানে হান্ড্রেড পার্সেন্ট ট্রিটমেন্ট আপনার পক্ষে সম্ভব তো আজকের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম